আজকে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে বিগত সালের প্রশ্ন সমাধান ও প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তাই আশা করছি ভিডিওটি না টেনে টেনে না শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান খুব দ্রুত দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক চলুন আগে একটু দেখে নেওয়া যাক সমাজকর্মী ইউনিয়ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয়েছিল এখানে আজকে আমি যে প্রশ্নের সমাধান দেখাবো সেখানে চারটি বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল যার মোট মার্ক ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা এখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হয়েছিল বাংলা ছিল বিশ মার্ক ইংরেজি ছিল বিশ মার্ক গণিত ছিল পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞান ছিল পনেরো মার্কে তাহলে চলুন এখন আমরা দেখি প্রশ্নে কী কী ধরনের প্রশ্ন ছিল বাংলা অংশের সমাধান বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা উড়িষ্যা তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ফার্সি ভাষা থেকে রিক্সা কোন ভাষার শব্দ জাপানি শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি পঁচিশটি ব্রহ্মপুত্র শব্দের এই যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ হযোগ ন উপযুক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরযুক্ত নিচের কোনটি রূপক কর্মধারের সমাসের উদাহরণ মন মাঝি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যক্তি অর্থে বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনীন তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে কলম অন্ধবধূ কবিতায় কোন পাখির চিঠি সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে চোখ গেল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ পড়ে এটি কি প্রভাব কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা প্রবাসীর দিনগুলি কার রচিত সৈয়দ মুস্তবা ভানু সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদা মঙ্গল কাব্য কোন যুগের রচনা মধ্যযুগ অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক কি মাইকেল মধুসূদন দত্ত যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি যদি যোগ অপি ইংরেজি অংশের সমাধান কোন বানানটি শুদ্ধ কমিশন পিপল শব্দটির adjective populous he is innocent dash the church ও ডিনাই শব্দটির নাম হচ্ছে Daniel he has no control dash himself over কোনটি মেটেরিয়াল নাউন নয় পেপার আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে কাউসার কোনটি শুদ্ধ বানান procession my favourite activity is reading here reading is a an জিরান কোনটি ভার fit may Allah help what kind of sentence optative gentle এর বিপরীত শব্দ কোনটি রুট হোমলি কোন parts of speech adjective thief এর প্লুরাল কোনটি thieves students are concern base their result with climate হলো জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ কুইন বিউটিফুল শব্দটি কোন parts of speech adjective parts of speech কত প্রকার আট প্রকার ট্রুথ শব্দটির অ্যাজেক্টিভ হবে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ছিল না কিন্তু ট্রুথ শব্দটির অ্যাজেক্টিভ হবে টিক গণিত অংশের সমাধান বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরে মুনাফা কত একশো পঞ্চাশ টাকা করিম ও রহিমের বেতনের অনুপাত সাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি হলে রহিমের বেতন কত এক হাজার টাকা চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত ছাপান্ন শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলে এক বাই পাঁচ অংশ হবে বিশ পার্সেন্ট কোন সংখ্যার এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত ছত্রিশ এক্স মাইনাস টু ওয়াই সমান eight three x minus two y সমান ফোর সমীকরণ জোটে এক্স এর মান কত মাইনাস টু এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট ডট ডট নিরানব্বই সমান কত চার হাজার নয়শো পঞ্চাশ এক্স মাইনাস ফোর সমান x minus four by x সমীকরণের সমাধান কোনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ছিল না কিন্তু সঠিক উত্তর হবে x minus four into x minus one বড় সংখ্যাটি কত two into x plus two ABC ত্রিভুজের পরিসীমা কত একক তিন যে কোণের ডিগ্রি পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকোণ যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজ x is two y is equal to five is to six হলে three x is to five y সমান কত ওয়ান টু টু এই একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত সাতশো ছিয়াশি নিচের কোনটি মৌলিক সংখ্যা সাতচল্লিশ সাধারণ জ্ঞান অংশের সমাধান বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে উনিশশো এগারো সালে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ উনিশশো বিশ সালের সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন দুইজন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ডং বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে রাজশাহী বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি শাপলা হাইতির রাজধানী হল পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কি করোনা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নিম্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ষোলো এর চ্যাম্পিয়ন দেশ কোনটি ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি তেসরা ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্তনিও গুতেরেস শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের বিগত সালের প্রশ্ন সমাধান তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং সামনে যে পরীক্ষা আছে সেটাতে কেমন ধরনের প্রশ্ন হতে পারে তার ধারণা পেয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ